সত্যের খুঁজে খাজা বাবা খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারিমের বাণী পৃথিবী ভ্রমণ করো এ আয়াতকে সামনে রেখে তিনি তার যাত্রা শুরু করলেন হিজুরি পাঁচশো চৌচল্লিশ সন মোতাবেক এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ হতে পাঁচশো পঞ্চাশ হিজুরি মোতাবেক এগারোশো একষট্টি ইং সন পর্যন্ত তার প্রাথমিক শিক্ষাসহ শেষ করেন এ শিক্ষা ছিল ইলমে শরীয়তের উপর প্রথমে তিনি খোরাসানের কিছু উচ্চ পর্যায়ের জ্ঞানী গুণীদের নিকট জাহিরি শিক্ষা গ্রহণ করেন তারপর সমরকন্দ ও বোখারায় শিক্ষাপূর্ণ করার কাজে নিজেকে লিপ্ত রাখেন তিনি এসব স্থানে সেকালের প্রখ্যাত আলেম দিন যেমন মাওলানা হিসামুদ্দিন বুখারি রহমতুল্লাহ আলাইহে এবং মাওলানা শরফুদ্দিন সাহেব সরাইউল ইসলাম যেমন জলিলুল কদর হাস্তি এবং বিশেষ আলেমগণের নিকট থেকে হজরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম ইলম অর্জন করেন